আমি বিয়াদব আমি বিয়াদব সমাজ বলে আমায় বিয়াদব আমি বিয়াদব আমি বিয়াদব আমার নাই কোনো মুয়াদব আমি বিয়াদব আমি বিয়াদব সমাজের চোখেই আমি বিয়াদব আমি বিয়াদব আমি বিয়াদব আমার নাই কোনো মুয়াদব এই সমাজের কথা বইলাই তো কোনো লাভ নাই যত করি ভালো কাজ দেখো কোনো দাম নাই জনগণ আজ মৃত কিছু বললেই হয় ক্ষিপ্ত ভালো কিছুই তো করলে হয়ে যায় বিষাক্ত তাইলে কার কি আমার কি ভালো থাইকা আর লাভ কি বিয়াদবি যখন হয়েছি আদব শিক্ষার দরকার কি এই সমাজটা তো গেছে ময়লা আবর্জনে বইরা যত পরিষ্কার করি পরিষ্কার আর হয় না দুষ্টইরা সবাই দেখায় নানা রকম বায় না পরিশেষে আমায় বানায় ফেলে সমাজের হায় না আর যায় না আর যায় না তোর সাথে আমার চায় না তোর নর তোমার ময়লা পেটে কি হজম হয় না এই সমাজটা তো গেছে দুর্নীতিতে হইয়া লিপ্ত আমি একা না উপর উপরওয়ালা সহ দেখো ক্ষিপ্ত জীবিত থাকা শর্ত দেখো আমরা বললাম মৃত ঘৃণিত ভালো কিছু করার জন্য যদি হয় পাপি তাইলে ওকে ফাইন আমি বিষমুক্ত খারাপি আমি বিষমুক্ত খারাপি আমি বিষমুক্ত খারাপি আমি বিষমুক্ত খারাপি আমি বিষমুক্ত খারাপ আমি বিয়াদব আমি বিয়াদব সমাজ বলে আমায় বিয়াদব আমি বিয়াদব আমি বিয়াদব আমার নাই কোনো আদব আমি বিয়াদব আমি বিয়াদব সমাজের চোখেই আমি বিয়াদব আমি বিয়াদব আমি বিয়াদব আমার নাই কোনো আদব